আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে যখন আমার সামনে হাজির বান্দা ওই বান্দাকে যখন তোমার দুনিয়ার মধ্যে যে সম্পদ আমি আল্লাহ দান করলাম সেই টাকা পয়সার মালিক আমি আল্লাহ বানাইয়া দিলাম যেই টাকা পয়সা আমি আল্লাহ দান করিলাম তুমি সেই টাকা দিয়ে বাড়ি করলা গাড়ি করলা পাঁচতলা বিল্ডিং করেছো বান্দা আজকে কি আমাদের ময়দানে এই জাহান্নাদের আগুন থেকে বাঁচার জন্য আপনি কিরকম করবেন এবার আল্লাহ তারা যখন ওই বান্দাকে বলবে বান্দা এই কেমতের ময়দানে যে জাহান্নাদের আগুন থেকে তোমাকে কে বাঁচাইতে পারেন ওই বান্দা বলবে মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম ওই বান্দা বলবে আল্লাহ আজকে আমাদের ময়দানে জাহান্নামের আগুনের পাশে জাহান্নামের আগুন থেকে বাজারের জন্য দুনিয়ার মধ্যে যত সম্পদ আমার ছিল আল্লাহ সেই সম্পদ আমাদের ময়দানে আপনার পায়ে সতর্ক করে দিলাম দান করে দিলাম আল্লাহ তালা বলেন মা তো কুবিলামিনহুম ও বান্দা এই দান আমাদের ময়দানে আমি আল্লাহ দান গ্রহণ করব না কেননা এই টাকা পয়সা আমি এই টাকা পয়সা দিয়ে কি করবো দুনিয়ার মধ্যে তোমাকে আমি দিয়েছি এই টাকা যেই টাকা অর্জন করেছো টাকা পয়সা ইনকাম করেছো এই টাকা ভাগ করে গরিব মিসকিনদের দিয়ে দেওয়ার কথা খয়রাত করার কথা ছিল এবং শুধু তাই নয় মসজিদ মাদ্রাসায় দান করার কথা ছিল অবন্ধা তুমি আজকে আমাদের ময়দানে দান করতেছো এই দান আমি আল্লাহ গ্রহণ করব না তখন ফেরেস্তাকে ডাকতে বলবে ফেরেস্তা যাও যাও এই বান্দাকে জাহান্নাদের নিয়ে যাও জাহান্নাদের নিয়ে দিকে নিয়ে যাও আল্লাহ তারা ফেরেস্তাকে বলছে ফেরেস্তা এই বান্দাকে জাহান্নাদের দিকে নিয়ে যাও ফেরেস্তা যখন জাহান্নাদের দিকে নিয়ে যাবে ওই বান্দা বারবার ধীরে ধীরে তাকাইবে আর বলবে আল্লাহ আল্লাহ দুনিয়ার মধ্যে আমি ভালো কাজ করেছিলাম দুনিয়ার মধ্যে আমি নেকা আমল করেছিলাম আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ফেরেশতা ওই বান্দাকে নিয়ে আসো নিয়ে আসার পর আল্লাহ বলবেন ও বান্দা আজকে আমাদের ময়দানে আমি আল্লাহ তোমার উপর জুলুম করব না নির্যাতন করব না কেননা আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি আমি আল্লাহ কারোর উপর নির্যাতন করব না এবং নির্যাতিকারীকেও আমি আল্লাহ পছন্দ করি না ও বান্দা আমাদের ময়দানে তুমি বলতেছো আমি নেক আমল করেছি ওই বান্দার হাতে যখন কিতাবটা ধরে দেওয়া হবে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে ফেরেশতা যাও যাও ওই বান্দার হাতে একটি কিতাবটা ধরে দাও ভাইরা আমার বন্ধু আমার যখন আল্লাহ তারা ফেরেস্তার মাধ্যমে ওই কিতাবটা ধরে দেওয়া হবে ধরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে এত কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা ও বান্দা আজকে আমাদের ময়দানে তোমার আমল নামাগুলো এই কিতাব থেকে তুমি পাঠ করো আমার বন্ধু আমার যখন ওই বান্দা পাঠ করতে থাকবে আমল নামাগুলো যখন কেতাবটা খুলবে খোলার সঙ্গে সঙ্গে তার আমল নামা কোনো কিছুই পাবে না এবার বান্দা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আমল করেছি এই কেতাবের মধ্যে লেখা হয় নাই আল্লাহ তারা বলবেন বান্দা তুমি মিথ্যা কথা বলো কেন তুমি মিথ্যা কথা বলো কেন পবিত্র কোরআন কারিম কি তুমি পড়ে দেখো নাই আমি কোরআন কারিমের মধ্যে আমি আয়াত নাজিল করে দিয়েছি ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা ওই বান্দাকে বলবেন আল্লাহ বলবে বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে একটি নেক আমল করো তুমি যদি একটি শস্যের দানার সত্তর ভাগ করলে একটা কণা হবে এই কণা পরিমাণ যদি তুমি নেক আমল করো এইটি আমাদের ময়দানে তোমার সামনে হাজির করা হবে আর বান্দা তুমি কণা পরিমাণ যদি বদ আমল করো তাও তোমার সামনে হাজির করা হবে বাইরা আমার বন্ধু আমার কিয়ামতের ময়দানে এমন কঠিন জায়গা এমন কঠিন জায়গা আমি আপনি পারো পাবো না পারো পাবো না আল্লাহ তারা যদি দয়া না করে পাক নবী যদি সাফায়ত না করে তাহলে আমি আপনি পারো পাবো না বাইরা আমার বন্ধু আমার নামাজ কালাম করলে এর মধ্যে রিয়া আসতে পারে কিন্তু দান খরাতের মধ্যে কোনো রিয়া আসবে না আমার নবীজি أن رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় বাইরে আমার বন্ধু আমার আমি আপনি মরে যাব সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে ইল্লা সালাসাতুন তিনটি আমল ব্যতীত সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে বাইরে আমার নবীজি বললেন এক নাম্বার আমল হলো ইল্লা সাদাতুন জারিয়া যে ব্যক্তি দান খয়রাত করবে যে ব্যক্তি মাদ্রাসায় দান করবে যে ব্যক্তি মসজিদে দান করবে এই দান কাল কিয়ামত পর্যন্ত খবরে শুয়ে শুয়ে শুয়ে এই সব পেতে থাকবে পাইলাম যেই বাবা মা যেই বাবা মা আমাকে আপনাকে বড় বানাইলো কত কষ্ট করে লালন পালন করলো মা বাবা কষ্ট করে সম্পত্তি করে রেখে গেল সেই মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কারণ বাবা নাই কারোর মা নাই মার জন্য বাবার জন্য আজকে কি আপনারা গান করে মার জন্য দোয়া নিয়ে আল্লাহ এমন করতে পারে এই গানের উচিলাই আপনার মা দাদার খবর আজাদকে আমার পর্যন্ত মাফ করে দিয়ে আল্লাহ আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখাইতে পারে ও বান্দা তোমার বারো জন্য তোমার দাদার জন্য ওই জালসা মাদ্রাসার জালসায় তুমি দান করেছিলে এই গানের জন্য তোমার মা দাদাকে মাফ করে দিয়েছি ভাইরা আমার বন্ধু আমার যে বাবা আমার জন্য আপনার জন্য কষ্ট করলো বাড়ি করে গেল ঘর করে গেল ভাইরা আমার বন্ধু বোনারা একটু বাবা মার জন্য একটু কেয়ার করে বাবা মার জন্য আমরা দান খয়রাত করি কেননা বাবা মার কথা পবিত্র কোরআন মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইহসানা আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দিরা আমার ইবাদত করার পর আমার নবীকে অনুসরণ করার পর আমার উপর ঈমান আনার পর অনুসরণ অনুকরণ করার পর তারপরে অবিল ওয়ালিদাইনি ইহসানা তোমার মা মা বাবার সাথে ভালো আচরণ আচার আচরণ করো মা যদি কোনো সন্তানের উপর রাগান্বিত হয়ে মন খারাপ করে যদি আল্লাহর দরবারে করে আল্লাহ তালা করে নিবে আল্লাহ তালা করে নিয়ে আপনার নষ্ট করে দিবে এই জন্য আমার বন্ধু উনি পাক নবীজির সাহাবি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাদ নবীজির সাথে থাকতেন এবং আমল করতেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন একদিন ওনার মার সাথে একটু মনক্ষুণ্ণ হয়ে একটু কষ্টতে ওনার মা অন্তর থেকে উ শব্দ বের করে যাওয়ার কারণে আলকামা রবি আল্লাহ আনহুর জবান দিয়ে কালেমা বের হয় না উনি যখন মৃত্যুর সাথে পাঞ্জালের লড়তেছেন ওনার জবান দিয়ে কালেমা বের হয় না সাহাবি আজমাইনরা তুমি কালেমা পাপ করো মুখ লড়াই কিন্তু কালেমা বের হয় না পাক নবীজির কাছে যে বলেন আর রাসূলুল্লাহ ইয়া আল্লাহর নবী আল্লাহর নবী আল কামার আনহু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কিন্তু মুখ থেকে জবান দিয়ে কালেমা বের হয় না বলতে পারে নবীজি বললেন নবীজি বললেন সাহাবিরা তোমরা তোমরা খবর নাও তল্লাশি নাও আলকামার মা বাবা কি বেঁচে আছে খবর নিয়ে দেখলেন বাবা নাই মা বেঁচে আছে মা বৃদ্ধ হয়ে গেছে আর নবীজি বললেন ওনার মাকে আমার কাছে আসতে বলো এবার আলকামার মা এসে পাক নবীজির কাছে উপস্থিত হলেন নবীজি বললেন আলকামার মা কেমন ছিল আলকামার মা বললেন আমার সন্তান আপনার দরবারে আসতো রমজান হজও করেছেন কিন্তু বললেন কিন্তু আমার সাথে একটু মন মালিন্য হওয়ার কারণে আমি আলকামার মা মনে কষ্ট পেয়ে আল্লাহর নামে একটি দিয়েছি আল্লাহ কবুল করে নিয়েছেন নবীজি বললেন নবীজি বললেন আলকামার মা সন্তানের জন্য বদোয়া করেছ তুমি যদি সন্তানকে মাফ না করে দাও আল্লাহ তারা মাফ করবে না ভাইরা আমার বন্ধুগুণ আমার হক হলো দুই প্রকার একটা হলো আল্লাহর হক একটা হলো বান্দার হক যে ব্যক্তি বান্দার হক নষ্ট করবে বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করতে পারবে না ভাইরা আমার বন্ধু মা কিছু বলে না তোমরা নিয়ে আসো নিয়ে আসো যদি করে তাহলে নামে আল্লাহ পড়াবে কারণ মা মাফ করে দেয় নাই কালেমা নসিব হবে না বেইমান হয়ে মারা যাবে এবার আল কামার মার সামনে যখন সাহাবিদের বললেন সাহাবিরা তোমরা নাকড়িটা নিয়ে আসো আলকামাকে দুনিয়ার মধ্যে পড়াইয়া দেয় তাহলে জাহান্নামের আগুন আর পড়তে হবে না দুনিয়ার মধ্যে পড়লে তো অনুভব করতে পারবে মা বাবের মন কোনোদিনও কঠোর হতে পারে না মা যখন আলকামার মা এই কথা শোনার পর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর নাকি আমার দরকার নাই আমি আলকামাকে maaf করে দিয়েছি ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর সাহাবী হয়েও যদি তার মুখ দিয়ে যদি কালেমা না বর হয় মা বাবার সাথে বেদবি করার জন্য মারহাবা মারহাবা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বান্দা নবীর ঘরে একশত টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করে নাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ সন্তানের সন্তানকে হকানে আলেম হিসেবে কবুল করে নাও ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য নবীজি বলেছেন সাজ্জাতুল জারিয়া এক নাম্বার হলো যে ব্যক্তি দান খরাজ করবে কালকে কিয়ামত পর্যন্ত খবরে শুয়ে শুয়ে পেতে থাকবে নবীজি বললেন দুই নাম্বার দুই নাম্বার হলো এমন শিক্ষা করা যে মানুষকে কল্যাণের দিকে নিয়ে আসা যাবে কল্যাণের দিকে নিয়ে আসতে পারবে এমন এলেন শিক্ষা করলে আপনি যদি একটি সন্তানকে কোরআন শিক্ষা দেন আপনি যদি পবিত্র কোরআন শিক্ষা দেন এই ব্যক্তিকে শিক্ষা দেওয়ার কারণে ওই বান্দা যখন তেলাওয়াত করবে এই তেলাওয়াতের সবের বাকিদার আপনি হবেন ওই বান্দা যদি আর একজনকে কোরআন শিক্ষা দেওয়া সেই সবের বাকিদার আপনি হবেন কিয়ামত পর্যন্ত এই সব পেতে থাকবেন নবীজি বললেন তিন নাম্বার হলো আউয়ালাতুন সালিহুন ইয়াদউ লাহু